রহমান রাহিম সেটা হচ্ছে আপনাদেরকে আমি এই ফাউন্ডেশনের পাইল ফাউন্ডেশনের কেডা এখন এই ফাউন্ডেশনের ডিজাইনের মানে পাইল ফাউন্ডেশনের কতটুক পর্যন্ত পাইল দিব ওই ক্লাসের সেকেন্ড পার্টে আমরা ব্যাস থ্রি এখন এটার আগে পাইলের পাইলের যে ব্রিফ আলোচনা ওইটার আগে একটা আপনাদেরকে আমি একটা কিছু তথ্য দেই সেটা হচ্ছে যে আপনারা মানে এই বিএনবিসি টু থাউজেন্ড বিশের volume two BNBC two thousand বিশের ভলিউম টু এর চ্যাপ্টার থ্রি যেটা সয়েল অ্যান্ড ফাউন্ডেশনের সকল গোপন তথ্য ওইখানে দিয়ে দিছে বিএনবিসি টু থাউজেন্ড বিশের টু থাউজেন্ড সিক্সেও এত কথা লেখে নাই বিএনবিসি টু থাউজেন্ড বিশের একবার ব্রিফ আলোচনা করে দিয়ে দিছে আপনি কয়টা বোরিং করবেন সাইটে হাই রাইজ বিল্ডিং হলে কয়টা বোরিং করবেন লো রাইজ বিল্ডিং হলে কয়টা বোরিং করবেন এই তারপরে সয়েলের অ্যালাউবল ক্যাপাসিটি ক্লে সয়েল হলে কি স্যান্ডি সয়েল হলে কি এই বিষয়গুলো না মানে বিএনপিসি টু থাউজেন্ড বিশে একদম প্রপার ভাবে দিয়ে দিছে সয়েলের ক্যাপাসিটি সয়েলের ক্লাসিফিকেশন এরপরে কালকে একটা কথা আমি বলছিলাম কিনা মেসেঞ্জার গ্রুপে আলাপ করতে করতে ওই যে গোল্ড সয়েল মানে দামি soil expensive soil expensive soil কাকে বলে মানে মিরপুরের মাটিকে কেন এক্সপেন্সিভ সয়েল বলে আমি বুঝেছিলাম না মানে যেখানে চারতলা বিল্ডিং করতেও পাইল ফাউন্ডেশন লাগে তাহলে ওইটা হচ্ছে এক্সপেন্সিভ সয়েল বুঝতে পারছেন এই জিওটেকনিক্যাল ডিজাইন অ্যান্ড ফাউন্ডেশন ইত্যাদি ইত্যাদি minimum depth of the foundation তারপরে সয়েল অ্যান্ড রক প্রপার্টি হলে কি হয় footing in the fill soil মানে ফিল আপ করা মাটিতে নতুন মাটিতে ফাউন্ডেশন কিভাবে ডিজাইন করবেন ইত্যাদি ইত্যাদি সব কিছু এখানে দেওয়া আছে হ্যাঁ design of the consideration for raft foundation raft foundation ডিজাইনের জন্য কি কি কনসিডার করা একটু শর্টভাবে লেখছে কিন্তু এখানে আপনি সকল তথ্য পেয়ে যাবেন মানে প্রত্যেকটা পয়েন্ট আপনার জানা জরুরি ঠিক আছে অতএব এই বিষয়গুলো একটু পড়াশোনা করেন মানে একটু আলোচনা করেন আহামরি মুখস্থ করতে হবে না কারণ আপনি তো এটার উপরে কোনো পরীক্ষা দিবেন না তাই না পরীক্ষা দিলে না এটার মুখস্থ ঠোঁটস্থ প্যাটস্থ ফর্মুলা ফর্মুলা ওই যে আমাকে এক ব্যক্তি আছে স্কিন ফিকশনের ফর্মুলাটা কইতে মানে আমার ঠেকা পড়ছে এর কাছে ইন্টারভিউ দিতাম কথা বুঝে নাই আইন তাহলে এই বিষয়গুলো আপনারা একটু পড়ে নেবেন এই ফাউন্ডেশনের বিষয়ে অনেক তথ্য বিএনবিসি টু থাউজেন্ড বিশের চ্যাপ্টার থ্রিতে বলা আছে হ্যাঁ axial capacity and driving precast pile সয়েলে ইউজিং স্ট্যাটিক static ক্যাপাসিটি এই ইত্যাদি ইত্যাদি মানে ফাউন্ডেশনের সাথে কিন্তু ডাইনামিক অ্যানালাইসিসের রিলেশন আছে আমি কালকে বলছি কি ফাউন্ডেশনের সাথে আমাদের সুপার স্ট্রাকচারের রিলেশন আছে তাহলে প্রত্যেকটা ব্যাপার ফাউন্ডেশনের প্রত্যেকটা ব্যাপার এই বিল্ডিং এর ফাউন্ডেশনের সাথে আতকোয়াকের রিলেশন আছে ঠিক আছে তাহলে ফাউন্ডেশন পাইল ডিজাইন করলেন কিন্তু বিল্ডিংটা আতকোয়েক রেজিস্টিং ফ্রেম আকারে ডিজাইন করতে পারলেন না এমন জায়গায় পাইল দিলেন একটু হালকালা রাখাইছে পাইল সহ পড়ে গেছে চায়না জাপানে যে বড় বড় আটকোয়াক হয়েছে আপনারা কিছু রিসার্চ পেপার আপনারা পড়েন ইন্টারনেটে সার্চ করেন এই রিসার্চ পেপারগুলো পাওয়া যায় আটকোয়াক নিয়ে আটকোয়াক ওইখানে দেখা গেছে বড় বড় টল বিল্ডিং না আশি নব্বই ফুট একশো ফুট দেড়শো ফুট পাইল নিয়ে পড়ে গেছে তাহলে আমি কালকে একটা জিনিস বুঝেছিলাম এই ফাউন্ডে পাইলের সাথে বিল্ডিং এর এই লোডের রিলেশন আছে পিডেলটার রিলেশন আছে কলামে যেমন পিডেলটা আসে পাইলের টপে মানে পাইলের মাথায়ও কিন্তু পিডেলটা আছে পিডেলটা মানে কি ফোর্স ডিফ্লেকশন ফোর্স দিবেন নড়তে চেষ্টা করবে আবার আমি একটা তথ্য দিছিলাম কি আমরা পাইলের মাথায় ডবল রেনফোর্সমেন্ট ইউজ করি মানে বান্ডেল বার দুইটা বার জোড়া জোড়া দিয়ে আবার আমি প্রমাণ করে দিছি বিএমবিসিতেও আছে পাইলের মাথায় টেনশন ক্রিয়েট হয় টর্শন ক্রিয়েট হয় কেন টর্শন ক্রিয়েট হয় ধরেন একটা দশতলা বিল্ডিং দশতলা বিল্ডিংটা হচ্ছে এরকম এই পেন্সিলটা হচ্ছে দশতলা বিল্ডিং যেটার আটকো আসলো তাহলে এটা ডিফ্লেক্ট হওয়ার চেষ্টা করবে দুলবে হ্যাঁ দুলবে দুলার চেষ্টা করলে দেখেন তো টর্শন আপনিও পেন্সিলটা হাতে নেন নিয়ে দেখেন যে এই গোড়ায় মানে কলামের গোড়ায় মোমেন্ট ক্রিয়েট হয় কলামের গোড়া কি ক্রিয়েট হয় মোমেন্ট ক্রিয়েট হয় তাহলে কলামের গোড়াটা কার সাথে রিলেশনশিপ পাইলের মাথার সাথে মানে পাইল ক্যাপের সাথে তাহলে এখানে যেহেতু টর্শন ক্রিয়েট হয় তাহলে পাইলের মাথায় ডাবল রেনফোর্সমেন্ট দেওয়ার যৌক্তিকতা আছে না নাই আছে এগুলো হচ্ছে অথেন্টিক ইস্যু মানে একটু ফিলোসফিক্যাল ইস্যু আপনাকে একটু বুঝতে হবে তো এই বিষয়গুলো নিয়ে safe load per pile foundation safe load per pile এগুলো একটু পড়তে হবে safe load per single pile safe load per group pile এই বিষয়গুলো নিয়ে আপনারা পড়তে হবে এবং পাইলে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে এই স্কিন ফিকশন আর ইনবেয়ারিং ক্যাপাসিটি এর ভিতরে নেগেটিভ স্কিন ফিকশন একটা আছে পজিটিভ স্কিন ফিকশন আছে ইনবেয়ারিং আছে ইত্যাদি এগুলোর সাথে রিলেশনশিপ অ্যাকচুয়ালি পাইলের সাথে এগুলোর সম্পর্কটা কি স্কিন ফিকশনের সম্পর্কটা কি ইনবিয়ারিং এর সম্পর্কটা কি এই বিষয়গুলো আপনারা বিএনবিসিতে একদম প্রপারলি সবকিছু বইলা দিছে এবার আপনারা এটি পুরোপুরি বুঝে লইবেন হ্যাঁ তারপরে বিভিন্ন টাইপের pile concrete pile steel pile timber pile সৌর পাইল তাই না সৌর পাইল কখন ব্যবহার হয় বলছিলাম আর্ট প্রেশার রেজিস্ট করার জন্য ঠেকানোর জন্য সৌর পাইল আবার ভার্টিক্যাল লোড ক্যারি করার জন্য পাইল মানে various type of pile sheet pile তাই না এগুলো পড়তেইব জানতেইব এবং কি পাইলের লেন্থ কতটুক হইলে পাই minimum reinforcement of the driven concrete pile মানে আপনার এই কত ফিট গেলে কতটুক কত লেন্থ গেলে পাইলের রেনফোর্সমেন্ট কেমন হবে এগুলো নিয়েও কিন্তু বিএনবিসি টু থাউজেন্ড বিশে আলোচনা করা হয়েছে পড়তেইব এবং কি lateral reinforcement lateral lateral load resist করার জন্য কিন্তু রেইনফোর্সমেন্ট দিতে হবে এখানে বলা আছে the lateral reinforcement resist the drive stress including the pile end should be from hoop or link the diameter not less than 6 mm ঠিক আছে the volume of the lateral reinforcement should not be মানে ল্যাটারাল রেনফোর্সমেন্ট ল্যাটারাল ফোর্সের কারণে আর্থিক প্রেসারের কারণে বিল্ডিংটা কাইথ হয়ে যাওয়ার কারণে এটাই তো ল্যাটারাল লোড তাই না পাইলের মতো ওইটার জন্য তোমাকে এক্সট্রা বার দেওয়ার কথা বলছে এবং এটা ছয় ছয় মিলির নিচে হইতে পারবো না ছয়ের উপরে কেন বলছে নট লেস দেন তাহলে ইত্যাদি ইত্যাদি অনেক পড়াশোনা এখানে কিন্তু আছে the in body of the pile not less than point two percent gross volume of the pile মানে পুরো পাইলের বডি অনুসারে দুই পার্সেন্টের কমে মানে দুই পার্সেন্টের কমে তুমি রড দিতে পারবা না তাহলে আর এতদিন আমরা শুনে আসছি কি পাইল ডিজাইন সোজা টোটাল পাইলের এক পার্সেন্ট রড আপনাকে আমি একটা তথ্য দিতে চাই সেটা হচ্ছে আমাদের এক প্রফেসর আমাকে বলছিল আমি যাদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে বলছে পাইলকে একটা কলামের মতো চিন্তা পাইলকে একটা কলামের মতো চিন্তা করো পাইলের উপরে একটা কলামের লৌড়াই তাহলে আর তুমি তাকে নিয়ে ছেলে খেলা ছেলে খেলতেছ সেও তো কলামের মতো লোড আর সে যে দিয়ে তাহলে তার গুরুত্ব কলামের তুলনায় বড় হওয়ার কথা না তাহলে তুমি কিভাবে পাইলে ওয়ান পার্সেন্ট রড দিচ্ছ তাহলে এখানে কিছু এক্সট্রা ট্রিটমেন্ট আছে যেটা বিএনবিসি বিশে কইছে কিন্তু আমাদের উস্তাদ আগে থেকেই জানে এর মানে নিশ্চয়ই ওনারা অনেক হাই ভলিউমে পড়াশোনা করে আসছে বিদেশ থেকে আসছে পিএইচডি ডিগ্রি লয়ে এসে আমার মতো কি ধৈঞ্চা তারা এখন তাগো কথাটি কিন্তু বিএনবিসিতে ইনক্লুড করা ওকে তাহলে আপনারা এগুলো পড়বেন কাস্টিং সিটু ফাইল ইত্যাদি ইত্যাদি শেপ গুলা কেমন হয় হ্যাঁ মিনিমাম এরিয়া কত হয় জেনারেল ইনফরমেশন রেনফোর্সমেন্ট রিকোয়ারমেন্ট সাধারণত পাইলে কতটুকু কি কি রোড কি কি কারণে রড হয় মানে সাধারণ কি কারণে পাইলে পরে কথা আছে আপনারা পাইলে কি যেন কয় এই ব্যাপারগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন আর আমি আপনাদেরকে টোটাল ব্যাপারগুলো একটু বুঝাই দিচ্ছি ওকে এখানে অনেক পড়াশোনা আছে এগুলো পড়তে হবে পড়তে গেলে দিন রে চব্বিশ ঘন্টা লাগে দেখবো পাইল নিয়ে কথা বলতে গেলে অনেক কথা ঠিক আছে তা এত পড়া পড়বেন কেন জানার জন্য ডিজাইন করার জন্য সেফ ডিজাইন করার জন্য কারণ আপনি মুখস্থ পাইলে রড দিয়ে দেন এটা আমরা পাইল পঞ্চাশ ফুট ষাট ফুট সত্তর ফুট আশি ফুটে দিয়ে দেন এটা আপনি পাইলটাকে বুঝে শুনে ডিজাইন করেন রেস্ট করেন ঠিক আছে এতে করে আমাদের খরচ কমব আমরা ইঞ্জিনিয়ার আমরা ইঞ্জিনিয়ার ডিজাইন এবং কি ডিজাইনটা যাতে আমি প্রথম ক্লাসে বলছি সেফ ইকোনমিক যাতে হয় সেফও হয় ইকোনমিক হয় এমন ডিজাইন করলাম বেশি ইকোনমিক করতে গিয়ে উইক করা যাবে না তাহলে আমরা লেকচারে ফিরে আসি অনেক কথা বললাম এখন আমরা যে বোরিং কথা বলছিলাম সেটা হচ্ছে এইটা পাঁচ ফিটে পাইলো কত চার সাত ফিটে পাইলে কত এক দশ ফিটে পাইলে কত এক পনেরো ফিটে পাইলে কত চার আট বিশ ফিটে বারো আস্তে আস্তে বাড়তে বাড়তে পঁয়ত্রিশ ফুটে পঁয়ত্রিশ ফুট উপরে ও সরি স্ক্রিনটা শেয়ার করা হয়নি না এখন দেখেন এই যে প্রথম থেকে একটু বলি পাঁচ ফিটে পাইলে কত চার সাত ফিটে কত সাত ফিটে নাই দশ ফিটে যায় এক পাইছি ঠিক আছে পনেরো ফিটে এক বিশ ফিটে আট পঁচিশ ফিটে বারো তিরিশ ফিটে বারো পঁয়ত্রিশ ফিটে আট চল্লিশ ফিটে বারো তাহলে পঁয়তাল্লিশ ফিটে নয় পঞ্চাশ ফিটে ষোলো পঞ্চান্ন ফিটে উনিশ ষাট ফিটে পঁচিশ তাহলে আপনার আমরা যদি একটা দশতলা বিল্ডিং এর লোড ক্যালকুলেশন করি দশতলা বিল্ডিং এর মিনিমাম কর্নারের কলামের লোডও আসবে সাড়ে তিনশো হইতে চারশো কিপ এর মানে মিনিমাম দুইশো টন আড়াইশো টন একটা লোড আসে একটা কলম তাহলে এই মাটি কি আদৌ সম্ভব ওই বিল্ডিং কে ধরে রাখার মতো সম্ভব না তাহলে আপনি পাইলটাকে কোথায় পৌঁছাবেন পাইলটাকে আমি ওই পর্যন্ত পৌঁছাবো যেখান থেকে আমার এই এসপিটি ভ্যালুটা ইউনিফর্মলি বাড়ছে কমে নাই আমার এই এসপিটি ভ্যালুটা ইউনিফর্মলি বাড়ছে কমার কোনো সুযোগ নাই তাহলে আমি যত উপর থেকে পাঁচ ফিট থেকে নিচে নামলাম ইউনিফর্মলি বাড়ছে আবার যায় ফেল করছে আবার বাড়ছে আবার ফেল আবার বাড়ছে আবার একদম সমান্তরাল হারে মানে যতটুক ধরেন একশো ফুট পাইল করছি আমি পঁয়তাল্লিশ ফুটে আয়া দেখতেছি নয় একশো ফুট পাইল করছি পঁয়তাল্লিশ ফুটে আয়া পাচ্ছে কত নয় পঞ্চাশ ফুটে ষোলো পঞ্চান্ন ফুটে উনিশ ষাট ফুটে পঁচিশ তাহলে কিন্তু সেই হার্ড সয়েল ওই যে গ্রাফের সাথে যদি ম্যাচ করি আমাদের হার্ট সোয়েল কোনটা আমি যদি গ্রাফের সাথে ম্যাচ করি আমাদের হার্ট সয়েল কোনটা এই যে ষোলো থেকে বত্রিশ ভেরি স্ট্রিক এর মানে আমরা পাইছি লাস্টে পঞ্চান্ন ফিট পর্যন্ত কত পঁচিশ এর মানে আমরা খুবই হার্ট সয়েলে পৌঁছে গেছিলাম ষোলো থেকে পঁচিশ ওকে তারপরে ইত্যাদি ইত্যাদি পঞ্চান্ন ফিটে আছে বিশ ষাট ফুটে আছে তেইশ এর মানে ষোলোর পরেই বিল্ডিং কি মাটি কি শক্ত এতটুকু কনফার্ম তো আমরা কেন এখন আসেন তাহলে আমরা পঁয়তাল্লিশে পাইছি এগারো তারপরে পঞ্চাশে পাইছি কত সতেরো পঞ্চান্নতে পাইছি কত বিশ এর মানে এগারো থেকে সতেরোতে গেছে মানে স্টিপ সয়েল স্টিপ সয়েল শুরু হয়েছে ওকে স্টিপ সয়েল শুরু হয়েছে পঞ্চান্ন ফুটে বিশ মানে মোটামুটি ভালো শক্ত ষোলোর পরে কিন্তু স্টিপ ষাট ফুটে তেইশ তারপরে পঁয়ষট্টি ফুটে উনত্রিশ এবং সত্তর ফুটে তেত্রিশ আমরা জানি কি ষোলো হইতে বত্রিশ পর্যন্ত হয়েছে হার্ট সয়েল তাহলে আমরা হার্ট থেকে হার্ডে পৌঁছাইতেছি তারপর পঁচাত্তরে কত চৌত্রিশ আশি ফুটে চল্লিশ পঁচাশি ফুটে বত্রিশ নব্বই ফুটে সাত্রিশ একশো ফুটে ছত্রিশ আরো নিতে মন চাইলে নিতে একদম অর্গানিক মালে চলে আসছি তাহলে আমরা এখন সিদ্ধান্ত উপনীত হব দশতলা বিল্ডিং এর একচুয়ালি কোথায় পাইলটা রেস্ট করাবো যেখান থেকে পাইলের কোন সেটেলমেন্ট ঘটবে না সেটেলমেন্ট মানে দুই ধরনের সেটেলমেন্ট ঘটে একটা হচ্ছে ইমিডিয়েট সেটেলমেন্ট একটা long term settlement immediate settlement কি এমন লোড আস পাইলের উপরে কিন্তু নগদে লোড আসবে না দশতলা বিল্ডিং এর পাইলের যে ক্যাপাসিটি ধরে পাইলটাকে ডিজাইন করি প্রত্যেকটা পাইল ধরেন একশো কিপ করে লোড নিতে পারে সেই ক্ষেত্রে দশতলা বিল্ডিং এর পাইলের উপর দশতলা কমপ্লিট হওয়ার পরে ওই লোড আসবে তাই তো এটাই তো নগদে তো রেসপন্স করবে না করবে একতলা দুইতলা তিনতলা কারণ ডিজাইন করা হয়েছে দশতলার জন্য পাঁচতলা পর্যন্ত উঠবে কি পাইল কোনো রেসপন্স করবে করবে না তো কারণ পাইল তো শক্তিশালী পাইল তাহলে রেসপন্স কখন করবে ভুল জায়গায় রেস্ট করাইবে পাইলের ওই ক্যাপাসিটি ক্যালকুলেশন করে না দিলে সে রেসপন্স করবে তাহলে পাইলের ক্যাপাসিটি কিভাবে ক্যালকুলেশন করব আর কোথায় রেস্ট করাবো প্রথমত সিদ্ধান্ত নেন আপনি রেস্ট করাবেন কোথায় তারপরে পাইলের ক্যাপাসিটি ক্যালকুলেশন করব ওই পয়েন্টে পাইলের ক্যাপাসিটি কত সুমন ভাই বুঝছেন জি জি জি ভাই মানে পাইলটারে যেখানে নিয়ে রাখ মাটি যে লেয়ারে নিয়ে রাখবো ধরেন আমরা ধরি পঞ্চান্ন ফিটে নিয়ে রাখবো কারণ আমাদের মাটি ভালো শুরু হয়েছে থেকে পঁয়তাল্লিশ ফিটের পর পঁয়তাল্লিশ আর সবগুলোতে ইউনিফর্ম আছে নি কোনটা কি ষোলোর উপরে আছে নাই তাহলে মোটামুটি আমরা পঁয়তাল্লিশ ফিটের পরে পাইলাম কত পঞ্চাশ ফিটে সতেরো তাহলে যাক হাফ সেরা বাঁচছি মোটামুটি পঞ্চাশ ফুটের পরের থেকে মাটি ভালো পাচ্ছি আমার এক স্যার বলছে আসলে স্যারদের কত বলতে হয় ভাই স্যার গো জারি খাইয়া খাইয়া ভাই অনেক কিছু জানছি ভাই ইডি ভাই মন্ত্র এসব মন্ত্র আপনাদেরকে জানতে হবে যেমন আমাকে একজন ব্রিগেডিয়ার এই এই বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন সাহেব ফোন দিয়েছেন জলছিরি আবাসন প্রকল্প থেকে উনি আমার ইউটিউব চ্যানেলের সয়েল টেস্ট উনি একটা নয়তলা বিল্ডিং বানাবো সয়েল টেস্ট করতে করতে সয়েল টেস্টের ভিডিও ঘাটতে ঘাটতে উনি আমার পাইছে ভাইয়া কয় নোমান সাহেব আপনি বলেছেন যেখানেই ভালো মাটি পাবেন তার চেয়েও ছয় মিটার নিচে যাবেন আমি স্যার এটা তো আমি বলিনি এটা আমি বলি নাই এটা বলছে আমার ওস্তাদ তোফাজ্জল হোসেন ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন তিনি বলেছেন আমি বলি নাই স্যার সরি ভাইয়া সরি স্যার আমি বলি না আমার দোষ দিয়ে না না না আপনার দোষের কথা তো বলেননি আপনি যুক্তির কথা বলছেন আপনার পুরো ভিডিওগুলো সবগুলো আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে তাই আমি আপনাকে ফোন দিছি স্যার তাহলে thank you sir thank you তারপর এমনি এমনি এই আর কি তারপর ওনার সাথে আমার অনেক কথা হয়েছে এখনো মাঝে মাঝে উনি ওনার বিল্ডিং এর সয়েল টেস্ট রিপোর্ট করেছে আমাকে ওইটা পাঠাইছে আমার কাছে একজন ভালো আর্কিটেক্ট চাইছে আমি একজন ভালো আর্কিটেক্ট রেফার করেছি ওনাকে আশা করি নেক্সট টাইম যে ওনার সাথে আমাদের কাজও হবে এখন আপনাকে এটাই এর জন্য বললাম যেখানে ভালো মাটি পাবেন তার চেয়ে ছয় মিটার নিচে যাবে তাহলে ভালো মাটি পাইছি কই পঞ্চাশ ফুটে কত সতেরো এই যে সতেরো পঞ্চাশ ফুটে তাই না তারপরে পঞ্চাশ ফুটের পরের ঘটনাটা কি পঞ্চাশ ফুটে পাইছি সতেরো পঞ্চান্ন ফুটে পাইছি কত বিশ তারপরে ষাট ফুটে পাইছি কত তাহলে পরেরটা দেখি ষাটের পর পঁয়ষট্টি ফুটে পাইছি কত উনত্রিশ সত্তর ফুটে পাইছি কত তেত্রিশ তাহলে আমার ওই আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত উদ্দেশ্যে চলে আসছি আমি এখন চাইলে কি করতে পারি আমি যদি পাইলটাকে পঁয়তাল্লিশ ফুটের মাথায় না ছেড়ে দিই এই যে এই জায়গায় যেখানে এগারো স্পেটি তাহলে দশ দশতলা বিল্ডিং কে পাইলটাকে এখানে যদি রেস্ট করাই দিই আপনার সাধারণ জ্ঞানে কি বলে মানে এখানে থাকবো নাকি সেটেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে হ্যাঁ, মানে মোটামুটি রাখার মতো ধরেন ছয় হইলেও মানে দুই মোটামুটি ছয় ছয়তলা হইলে মোটামুটি বহাই জাস্ট বাক্সর মতো যে বিল্ডিং গুলা বাক্স ওই বিল্ডিং গুলাকে আপনি মোটামুটি এটার মাথায় রাইখা দেন এটা আমি বলবো না তার চুপ একটু নিচে যান মানে পাইলটাকে রাখলে মনে হয় ভাই পারফেক্ট হবে হ্যাঁ যেমন আমি এমন জায়গায় এটা গাইতে দিতেছি আমার যারা পাইল করবে তাদের যাতে অবস্থা কেরোসিন হয়ে যায় আমি পাইলটাকে এমন ভাবে রেখে দিচ্ছি এমন ভাবে ড্রাইভ করতেছি এমন মানে আমি যদি এখানে ছেড়ে দিলে তো সে ফেল করতে পারে কারণ কেন ফেল করবে আমি প্রথমেই বলছি স্কিন ফিকশন আমি প্রথমে বলছি এই কলামের মাথায় এই যে পাইলের মাথাটা কোথায় এখানে না এই যে পাঁচ ফুটের মাথায় না এখানে কলামটা রেস্ট করবে অতএব কলামটা যদি এই জায়গায় রেস্ট করে পাইলের মাথায় টর্শন আসতে পারে না এভাবে পাইলটা নড়ে চড়ে আসতে পারে না ল্যাটারাল প্রেশারের জন্য বিএনবিসিতে কইছে কিন্তু আমি আমার কথা না এটা বিএনবিসির কথা তাহলে ল্যাটারাল প্রেশার কোনটা আত্মক প্রেশার আসতে পারে আত্মক প্রেশার আছে পাইলের গোড়ার সাথে কলামের গোড়ার সাথে রিলেশন কার পাইলের মাথার তাহলে আপনার কি মনে হয় এটার উপরে রেস্ট করলে আকুয়াক প্রেশারে এটা সরে যাওয়ার একটা সম্ভাবনা আছে না সরে যাওয়ার এদিক সেদিক চলে যাওয়ার যেহেতু স্কিন ফ্রিকশন কম পাইতেছেন তাহলে আপনি যত নিচে যাবেন এসপিটি বাড়ার সাথে সাথে মাটি পাইলটাকে কামুদ দিয়ে ধরার ক্যাপাসিটি বাড়বে স্কিন ফ্রিকশন মানে আপওয়ার্ড প্রেশার বাড়বে আপওয়ার্ড মানে মাটি শক্ত কিন্তু আপনি গেথে দিচ্ছেন জোর করে ভালো হবে না খারাপ হবে ভালো হবে ভালো হবে সেই ক্ষেত্রে যদি ভালো হয় সেক্ষেত্রে যদি ভালো হয় তাহলে যত নিচে যাবো ততই তো ভালো আমি তো বলছি যেখানে ভালো পাবো তার চেয়ে ছয় মিটার নিচে যাবো মানে বিশ ফিট তাহলে বসের সুতো তো মানতেই হবে উস্তাদের কথা তো মানতেই হবে আবার কেন মানতে হবে যুক্তি দিলাম এখানে ছেড়ে দিলে সেটেলমেন্ট করতে পারে কারণ পাইলের উপরে আমার ক্যালকুলেশনের যে লোড আসছে তার চেয়ে বেশি লোড চলে আসতে পারে যেটা ইনবেয়ারিং এ ফেল করতে পারে এবং কি কতটুক সেটেল হইতে পারে এটাও বিএনবিসিতে ক্যালকুলেশনের সূত্র আছে পাইলে সেটেলমেন্ট ক্যালকুলেশন কিন্তু এত কঠিন ক্যালকুলেশনে আমরা যাব না আমরা আমাদের জাজমেন্ট দিয়ে পাইলটাকে বসাই দিব কোনটা সেটা ছয় মিটার নিচে যাই তাহলে ছয় মিটার মানে বিশ ফিট তাহলে পঁয়তাল্লিশের পরে পঁয়ষট্টি পঁয়ষট্টিতে দেখতেছি একদম উনত্রিশ তারপরে সত্তরে যে দেখতেছি তেত্রিশ এর মানে আপনাকে বুঝতে হবে সুমন সাহেব আপনি এই সাইট এই ধরেন এই পঞ্চাশ থেকে পঞ্চান্নতে আসতে আপনার হ্যামারিং লাগছে কয়টা বিশটা বিশ মানে পাঁচ ফুট অতিক্রম করতে বিশটা হ্যামারিং মাথা নষ্ট ঠাস ঠাস ঠাস ঠাস স্পন ভাঙিয়া যাওয়ার কথা বাঁকা হয়ে যাওয়ার কথা পাইপ বাঁকা হয়ে যাবো এত হার্ডস হয় এর জন্য এখানে লেখা আছে অর্গানিক মানে এখানে অর্গানিক মাল আছে অর্গানিক মাল কোনটা শক্ত মাল যেটা পৃথিবীর মাল না অন্য অন্য গ্রহের হইতে পারে ফাতালেরও হইতে পারে যেমন লোহা তৈরি যেটা ন্যাচারালি তৈরি আর কি ন্যাচারালি যেটা তৈরি হ্যাঁ এটা রক হইতে পারে এটা এটা লোহার খনিও হইতে পারে বা এটা স্বর্ণের খনিও হইতে পারে আপনি সয়েল টেস্ট করতে যায় স্বর্ণের খনি আবিষ্কার করে ফেলাইছেন কুপা ঠিক আছে তারপর আসেন তো কুপা শামসু আয়া পর্ব পরে আসেন তাহলে আপনি এই মানে পাইলটাকে এমন এক জায়গায় ঠেকাইতেছেন ওইখানে পাঁচ ফিট অতিক্রম করতে অবস্থা খারাপ যেখানে ছয় ইঞ্চি পাইপ মানে তিন ইঞ্চি পাইপ অতিক্রম করতে এত কষ্ট হয় সেখানে বিশ ইঞ্চি পাইল অতিক্রম করতে কেমন কষ্ট হবে একটু ফিল করে ফিল করছেন পাইলে পাইলে লেন্থের সাথে কি ডায়ার সম্পর্ক আছে কোনো হ্যাঁ ডায়া বাড়লে ডায়া বাড়লে স্কিন ফিকশন বাড়ে স্কিন হ্যাঁ, ফিকশন বাড়ে বেশি হয় পাইলে লেন্থ যদি বেশি হয় সেই ক্ষেত্রে ডায়াটা কি হ্যাঁ, মানে স্কিন ফ্রিকশন বাড়বে না না ডায়া ডায়ার লগে ওই যে ডায়া বাড়লে স্কিন ফিকশন বাড়ে ইনভে মানে পাইলের ক্যাপাসিটি বাড়বে কথা বুঝছেন দেখামু ক্যালকুলেশন করে দেখামো ক্যাপাসিটি মানে, কমবে মানে ডায়া বাড়াইলে মোট কথা কি হবে ফাইলের ক্যাপাসিটি বাড়বে অঙ্ক বুঝছেন আর ক্যাপাসিটি বাড়া মানে তো ইনবিয়ারিং বাড়া স্কিন ফিকশন বাড়া কোনো দিক দিয়ে তো বাড়েই কারণ পাইলের সাথে জড়িত এই দুইটা মাল ঠিক আছে তাহলে আমরা মোটামুটি কনফার্ম হইলাম যে আমরা ষাট হইতে পঁয়ষট্টি ফিটের ভিতরে যদি পাইলটা কোনো রকমে ডুবাইতে পারি পরে আরো শক্ত তেত্রিশ চৌত্রিশ চল্লিশ আদৌ কি সম্ভব পাইল সেটেল করার এটার একটা পাইলের লিকুইফ্যাকশন মানে পাইল নেবে যাওয়া বুঝতে পারছেন তাহলে আমরা মোটামুটি বুঝা ফেলাইছি পাইলটাকে কোথায় কেটা জানে আঁকাও কি করতেছে ফয়সাল আহমেদ তাহলে আমরা মোটামুটি বুঝলাম কি আমরা পঁয়ষট্টি ফিটে পাইলটাকে দিলে এটা সেফ হ্যাঁ পঁয়ষট্টি ফিট ষাট কারণ আমরা বিশ মিটার নিচে যাইতেছি পঁয়ষট্টি ফিটে আছি এরপরে আরো শক্ত মাটি পাইছে একশো ফুট পর্যন্ত নিছে কারণ ক্যাপাসিটি আরো বাড়ছে দশতলা এটা কিন্তু বড় বিল্ডিং এর জন্য বলছি পাঁচশো তালা হইলে এত প্যারা নিয়েন না পাঁচশো তালা হইলে পাঁচশো তালা হইলে এনে দিয়ে দিতাম এই যে আমার এক্সপেন্সে ষাট ফুট দিয়ে দিতাম পাঁচশো তালা অল্প ছোট বিল্ডিং আবার বড় বিশদ বক্স আকৃতির বিল্ডিং হলেও এত ফেরা নিতাম না কারণ ওইটাতে ল্যাটারাল প্রেশার হইলে ল্যাটারাল প্রেশার মানে কি আকোয়াক প্রেশার মানে ডাইনামিক প্রেশার দুলবে ডাইনামিক প্রেশারে কি হয় বিল্ডিং তরঙ্গ তৈরি হয় ঠিক আছে তাহলে বিল্ডিং যখন ধুইলা ওভার টান করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে না তাহলে এই টাইপের বিল্ডিং গুলোতে মানে এরকম সরু বিল্ডিং একদিক দিয়ে উনিশ ফিট আর একদিক দিয়ে আশি ফিট এই টাইপের সরু রেক্টাঙ্গেল শেপের বিল্ডিং গুলো ওভারটার্ন করার পসিবিলিটি থাকে ওইগুলো মাটি যত শক্ত হোক আপনি পাইল ছাড়া দাঁড়া করানো সম্ভাবনা নাই যেহেতু পাইলের সাথে কার রিলেশন ল্যাটারাল ফোর্সের রিলেশন বিল্ডিং এর উপরে ল্যাটারাল প্রেসার আসেনি আসে ল্যাটারাল আসে না কোনটা উইন লোড আর্থকুয়েক লোড এগুলোই তো ল্যাটারাল ফোর্স নাকি তাহলে আমি যে আপনাদেরকে তথ্য দিতাম পাইলের ফাউন্ডেশনের সাথে বিল্ডিং এর শেপের রিলেশনশিপ আছে কেন শেপের রিলেশনশিপ আছে ফাউন্ডেশনের বিল্ডিং এর শেপের কারণ বিল্ডিং এর সাথে ল্যাটারাল ফোর্স জড়িত ঠিক আছে বিল্ডিং এর সাথে কার সম্পর্ক আর লেটার আর বিল্ডিং এর সাথে বিল্ডিং এর ল্যাটারাল প্রেসার আসে মানে বিল্ডিংটা কাইথ হয়ে পড়ে যাওয়ার আর্থকোয়াক আসলে কাইথ হয়ে পড়ে যাওয়ার পসিবিলিটি ঘটে আবার বিল্ডিং এর কলামের সাথে পাইলের রিলেশন তাহলে পাইলের মাথার উপরে লোড আসে পাইলটা সরে যাওয়ার চেষ্টা করে তাহলে পাইলকে এমন একটা জায়গায় প্যারাগের মতো বসায় দিতে হবে যেখানে মোমেন্ট ক্রিয়েট হইলেও বিল্ডিং না পড়ে ওই পাইল যাতে বিল্ডিংটাকে ধৈর্য রাখে এটা বিএনবিসি পড়বেন বিএনবিসি পড়ে পরে আরো নলেজ গেইন করবেন তাহলে আমি মোটামুটি আমরা সিদ্ধান্ত নিতে পারছি আমাদের পাইলটাকে পঁয়ষট্টি ফিট নিচে দিব এখন আমাকে জানতে হবে আমি তো বুঝা বলাইছি পাইলটাকে কত ফুট নিচে দিব পঁয়ষট্টি ফিট নিচে দিব তাহলে পঁয়ষট্টি ফিট নিচে পর্যন্ত পৌঁছাইলে পাইলের ক্যাপাসিটি কত হবে এটা তো জানতে হইব কারণ পাইলের ক্যাপাসিটি ক্যালকুলেশন করলে না পাইলের পাইল ফাউন্ডেশন ডিজাইন করতে পারতাম এখন আসেন ক্যাপাসিটি কিভাবে ক্যালকুলেশন করব পঁয়ষট্টি ফুট নিচে কত ডায়ার পাইলের কত ক্যাপাসিটি এটা আমাদের এখানে রিকমেন্ডেশন আকারেও আমাদের যারা সয়েল টেস্টটা করছে তারা বইলে দিচ্ছে কোথায় বলছে দেখি এই যে রিকমেন্ড করছে রিকমেন্ড এই যে আঠারো inch dia casting situ pile বিশ ইঞ্চির আকাশে আঠারো ডায়ার থেকে তিরিশ ফুট নিচে তুমি যদি দাও ওই যে তিরিশ ফুট নিচে তিরিশ ফুট নিচের থেকে তারা ধরছে ক্যালকুলেশনটা শুরু করছে কারণ বিল্ডিং এর মালিক এই কি যেন কয় দশতলাতে বেশি পাইল লাগবো দেখা সে বিল্ডিং এর হাইট কমাইতে হতে পারে পঞ্চাশ ষাট ফুট আটতলা নয় বা সাততলা আটতলা করতে পারে বা ছয়তলা সাততলা করতে পারে তাই না সেই ক্ষেত্রে তারা এখানে ক্যালকুলেশন করে দিছে তুমি দেখো সেটা হচ্ছে তুমি যদি পাইলের ক্যাপাসিটিটা আঠারো ইঞ্চি ধরো তাহলে তিরিশ ফুটে এত হইব তিরিশ ফুটে এত হইব চল্লিশ ফুটে এত হইব এটা কি এটা হচ্ছে ফাইলের ক্যাপাসিটি এখানে লেখা আছে for calculation the allowable bearing capacity structural engineer foundation engineer make help এই ক্যালকুলেশনটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে হেল্প করবে বারো নম্বর টেবিল দেখানো দেখতে কইছে যেখানে allowable skin friction bearing capacity as শোন টন পার স্কোয়ার ফিট বারো নম্বর টেবিলে যাও যায় দেখো এখানে তোমাকে হেল্প করবে টন পার স্কোয়ার ফিটে আমার অ্যালাউবল মানে অ্যালাউবল স্কিন ফ্রিকশনটা বলা আছে এই যে বারো নম্বর টেবিল আছে এটা table for the allowable skin friction আর সিকেশন মানে এটা ইজ অ্যালায়েবল মানে তুমি এটা ধরতে পারবা আঠারো ইঞ্চির জন্য এত ধরতে পারবা চল্লিশ চল্লিশ ফুটে এত এটা এত কিছু এত কঠিন বিষয় আমার দরকার নাই অ্যালাবল ইট হচ্ছে আপনার ক্যালকুলেশনটাকে ইজি করার জন্য আবার এই এই সফটওয়্যারটা কিন্তু এই এক্সেল শিটে মানে কিন্তু আমাদের কাছে করা যায় আর কি যেটা এলাউ এলাউ করা যায় হ্যাঁ, হ্যাঁ কিন্তু আমরা তো এলাউ মেলাও চিনি না আমরা করব লিমিট হলো ওই ওই জায়গায় শেষ ঠিক আছে তাহলে আমরা এখানে এই এখানে কিন্তু সে বইলে দিছে ক্যালকুলেশন করে দিছে রেকমেন্ড করে দিছে observation regarding subsoil condition project area project area above discussion এই প্রজেক্ট এরিয়া অ্যাবভ ডিসকাশন এই কথাটা করতে গেছে বিনবিসিতে আছে প্রজেক্টের এরিয়া মানে যেখানে বিল্ডিংটা হবে আর প্রজেক্টের এরিয়ার সাথে তো বিল্ডিং এর এরিয়া ইয়ে জড়িত আর বিল্ডিং এর এরিয়ার সাথে ফাউন্ডেশনের টাইপ জড়িত এখন ওই যে দাঁড়িয়ালা বড় ভাই ইঞ্জিনিয়ারটা কোড গায় সে যে ফেসবুকে কইলু আমারে আমার তো দাঁড়ি নাই হ্যাঁ ভাবছে আমি বাচ্চা পোলা মুখস্থ কথা কই হ্যাঁ আমার আয়া কইলু হুইচ কোড মানে কোন কোডে কইছে টাইপের সাথে বিল্ডিং এর ফাউন্ডেশনের সাথে বিল্ডিং এর শেপের রিলেশনশিপ আছে হেজা আমার কইলু আমি খুব কষ্ট পাইছি জিনিসটা আমার ভেতরটা জৈলা ফুরা সারখার হয়ে গেছে এই যে কোর্ট তো আমার সামনে রে ভাই এ কোর্টে কইছে তো ভাই তুই আমার এইভাবে পাবলিক ফিল্ডে এইভাবে আমাকে ভেটু দিলি আমার দুঃখ পাইছি ভাই আমার তো দাড়ি নাই কোট নাই গায়ে দিয়ে ছবি তোলার মতো কিছু নাই এখন ওর আছে আমি তো ওরা দেখে ভয় পেয়ে গেছি ওরে বাবার এই কত বড় ইঞ্জিনিয়ার জানি পরে ফোফালে ঢুকে দিই আমনে তাইলে আমনে কেডা আমনে ওই লোক যে লোক ডিজাইনের সাথে জড়িত না স্ট্রাকচারাল ডিজাইনের সাথে জড়িত না ওই ব্যক্তি আমার কোন কোডে পাইছি এবারে কোড জানে অনেক কোড জানে তাহলে কোডে আছে কিনা এই যে বিএনবিসি টুটার জন্য লাল বই এই যে কোডা আছে আবার এখানেও আছে project area project area above discussion সবকিছু বিবেচনা করে এটা রিকমেন্ড করছে ওকে সুমন ভাই কি রাগ করছেন আমার কথায় <laughs> জি দা ভাই রাগ করার কিছু নেই না এখানে প্রণব ভাই হয়তো আমার প্রতি রাগ করছে প্রদীপ ভাইও রাগ করছে লিটন ভাই রাগ করছে বেশি কথা কইতেছে অ্যাকচুয়ালি কথাটি যে কই কথাটি সত্য কতটুকু সত্য ভাই এটার জন্য তো আপনারা ভাই কাম করে আইতেইব ভাই আমরা ছাত্র ভালো হইলে এটা অনেক পরের ইস্যু ছাত্র ভালো আর কাজ করা কাজ করার অভিজ্ঞতা এটার ভিতরে তো পার্থক্য আছে ভাই কথা বুঝেন না আসেন এখন সে বলে এই